সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটা আপডেট নিয়ে এটা মোটামুটি সবারই চলে আসছে আশা করি এখানে লেখা আছে in order the provide the best possible work in the service some information about the activity on Fiverr maybe share with the seller এখন ফাইবার এখানে যেটা বলতেছে ফাইবারে আপনার কাজের যে আমি যদি ফাইবারের বাসায় না বলে যদি আমার বাসায় বলি সেটা হচ্ছে ফাইবার যে আপনার প্রোফাইলের আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং কতগুলো পজিটিভ ফিডব্যাক পাইছেন এবং কত টাকা ইনকাম করছেন অ্যাভারেজ তারপরে তারপরে হচ্ছে পার্সেন্টেজ কত complete order completion rate A to Z এখানে ফাইবার সমস্ত ডিটেলস এখন আপনার বায়ারের সামনে শো করবে তো এটা হচ্ছে কাহিনী এটা এখানে নতুন করে এখানে ওরা অ্যাড করছে এটা যদি আপনি চান মনে হয় যে আপনি average rating your giving seller এটা কিন্তু খুবই ভালো হইলো যদি আপনি চান এগুলো বন্ধ করে রাখতে তাহলে বন্ধ করে রাখতে পারবেন যদি মনে হয় যে না এটা আপনি চালু করে রাখবেন অবশ্য আমরা চাই যে আমাদের পজিটিভ রিভিউগুলো দেখে যেন বায়ার পরবর্তীতে কোনো বায়ার চাইলে যেন আমাদেরকে অর্ডারগুলো করে এবং আমাদের সাথে তাহলে কিন্তু একটা কমিউনিকেশন খুবই ভালো হবে কারণ হচ্ছে কি কারণ আমাদের সব কিছুতে তিনি দেখতেই পাচ্ছে আর যদি না দেখতে পারে তাহলে কিন্তু অর্ডার রিভিউ এগুলো যদি সঠিকভাবে না দেখতে পারে পজিটিভ ফিডব্যাক যদি না পড়তে পারে তাহলে তো আমাদেরকে খুব একটা কাজ দিতে চাবে না বা আগ্রহী দেখাবে না যখন দেখবে যে না আমাদের মোটামুটি আশি নব্বই একশোটা রিভিউ আছে খুবই ভালো ফিডব্যাক তখন কিন্তু আমাদের প্রতি একটা তার একটা আস্থা চলে আসবে বিশ্বাস চলে আসবে দেন তার মনে কোনো ভয় থাকবে না যে এই ছেলেটা কাজ পারবে কিনা বা এই মেয়েটা কাজ পারবে কিনা তাই না তো এখানে এগুলো চাইলে আপনি কি বন্ধ করে রাখতে পারেন অথবা এটা চাইলে আপনি শেয়ার করতেও পারেন আপনার ক্লায়েন্টের সাথে সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন সেটাই একান্ত আপনার বিষয় যদি আপনি মনে করেন না আপনি এগুলোর বায়ারদের সামনে শেয়ার করবেন বা আপনার সেলারের একটি মানে এখানে সেলার ইনফরমেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন বা আপনার প্রোফাইলে সব কিছু শেয়ার করতে চাচ্ছেন তাহলে এখানে আপনি শেয়ারে এখানে সবগুলো অ্যালাউ করে দিয়ে সেভ করে দেবেন ঠিক আছে তো এটা ঘাবড়ানোর কিছু নাই এটা হচ্ছে ভালো একটা দিক আমি মনে করি তো আশা করি আপনাদেরও খুবই ভালো হবে ফাইবার খালে আপডেট চলতেছে প্রতিদিনই আপডেট চলতেছে এই এখনও যে আপডেট কয় তারিখে শেষ হবে বলা যাচ্ছে না অনেকেরই ভিপ আসতেছে না ভিপ নিয়ে যদি আমি আরেকবার কথা বলি সেটা হচ্ছে ফাইবার আরেকটা নতুন নিয়ম করছে এই অপশনটা যদি দেখায় এই অপশনটাই আরেকটা জায়গায় সেট করছে এটা কোথায় কাজ করে যদি আমরা যদি আমাদের গিকে আসি দেখেন এখানে সার্চ ট্যাগ এটা কিন্তু আমরা অনেকে আছি ইউজ করি পাঁচটা search tag positive keywords enter search terms okay feel buyer looking for your service buyer যেগুলো পজিটিভ কিওয়ার্ডগুলো আছে যেগুলো লেখে আমাদেরকে সার্চ করে বা সেলারকে খুঁজে সেইগুলো আমাদেরকে কি করতে হবে এখানে দিতে হবে এবার দেখেন পাশে দেখেন কি লেখা আছে পজিটিভ কিওয়ার্ডে কি কি হতে হবে এখানে সব কিছু বলে দিছে যদি আমি বলি Fiverr algorithm will be associate terms your enter here with your gig and success your gig potential buyer using this terms and in their searches okay এখানে বলছে তারা যে ফাইবারের যে পরিষেবা ফাইবারের সম্ভবত সম্ভব সর্বোত্তম কাজ এবং পরিষেবা প্রদানের জন্য ফাইবারে আপনার কার্যকলাপ সম্পর্কে কিছু তথ্য বিক্রেতার সাথে শেয়ার করাতে পারে সেটিং পরিচালনা করুন আমি বলছি এটা ওইখান থেকে ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আছে ওইখান থেকে মূলত এটা ম্যানেজমেন্ট হচ্ছে ঠিক আছে আর এখানে আর অনেক কিছু বলতেছে ঠিক আছে স্ট্রং কী কী করতে হবে প্রাইমারি কিওয়ার্ড দিতে হবে টাইটেল ঠিক রাখতে হবে এখানে বলতে বলে দিতেছে প্রাইমারি মানে মেন একটা আপনাকে কিওয়ার্ড দিতে হবে আপনার টাইটেলের ভিতরে বা গিক টাইটেলের ভিতরে এবং তারপরে সেকেন্ডারি কিওয়ার্ডও কিন্তু আপনাকে দিতে হবে সেটা কিভাবে ফাইন করবে সেটা আমি দেখাবো এবং এখানে লেখা আছে special character and duplicate terms will be ignore এখানে আপনাকে বলছে যে স্পেশাল ক্যারেক্টার আছে যেমন আমরা ছোটো হাতের বড় হাতের অনেকেই লিখি না তো আপনি চাইলে এগুলো আপনি ছোট হাতে বড় হাতে লিখতে পারেন তাতে তাদের কিছু যায় আসে না এগুলো তারা মন মানে তাদের কাছে এগুলো কোনো ভ্যালু নাই মানে কোনো বিষয় ম্যাটার করে না আর কি আর এখানে does not matter if you use up cares এবং low cares letter lower terms of words okay এখানে আপনার এখানে যেটা করতেছে তারা আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে আপনি যদি বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর শব্দের বহুবচন ব্যবহার করেন তাহলে কোনো ব্যাপার না এবং কিওয়ার্ডের অনুরূপীর জন্য কিওয়ার্ডের রিসার্চ বৈশিষ্ট্য ব্যবহার করুন এখানে তারা মূলত বলতেছে হচ্ছে নিচেরটা হচ্ছে use the Fiverr keyword research feature keyword inspiration okay তো আমরা এখানে বলতেছি ফাইবারে সব কিছু শো আপ করবে একই কথা আমি ঘুরে ঘুরে একই কথা বলতেছি কারণ হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে আমরা কিভাবে বুঝবো যে এটা প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড এটা যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে আমাকে যেতে হবে হচ্ছে ফাইবারের ধরেন আমি আমার এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট যদি আমি এখানে কাজ করি না ফাইবারে অ্যাক্টিভই থাকতে পারি না ওকে যাই হোক আমরা ধরেন এখানে লিখবো হচ্ছে ধরেন ফেসবুক ফেসবুক প্রমোশন বা Facebook ad campaign ads campaign okay ধরলাম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলাম লেখার পরে এবার ফাইবার যে বলছে পজিটিভ কিওয়ার্ডগুলো আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে সেটা কি আমরা অনেক সময় আসি আমাদের গিকগুলোতে আমরা অনেক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকি যেমন লিখে দিই like page like ad campaign তারপরে লাইক অ্যাড ক্যাম্পেইন এরকম আমরা অনেক মানে আনপ্রফেশনাল কিওয়ার্ডগুলো ইউজ করি যেটা আসলে কোনো ফায়দা আসে না কিন্তু ফাইবার এখন এটা আপডেট করে ফেলার পরে এখন তারা বলতেছে যে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেটা আপনার সাজেস্ট বা এই ফাইবারে যে ফিল্টার আছে এই ফিল্টারের মাধ্যমে তা আপনি একটু বের করে নেবেন বা রিসার্চ করে নেবেন ফাইবারের ফিল্টার এটার বলা ফাইবার ফিল্টার তো ফাইবার ফিল্টারে এখানে এসে আপনি এগুলো করতে হবে আপনাকে অবশ্যই আপনি যখন একটা ঘিক বানাবেন তখন আপনাকে কমসে কম ওই গিকের ভিতরে সময় দিতে হবে প্রচুর হ্যাঁ সময় দিতে হবে জরেন আমি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ধরেন এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড মানে মেন কিওয়ার্ড যেটা আপনি বলতে পারেন তো আপনি এটা মেন কিওয়ার্ড রাখার পরে এইখানে যে বাকিগুলো আছে এইগুলো হচ্ছে সাব বা সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারেন এগুলো কিন্তু আপনার ডেসক্রিপশনে থাকা লাগবে এবং আপনি দুই একটা বা দুইটা সর্বোচ্চ দুইটা বা তিনটা টাইটেলে ইউজ করবেন সেটা যেন অবশ্যই ইউনিকভাবে উপস্থাপন করা হয় এবং আপনি যদি নিচের দিকে আসেন গিক টাইটেল ডেসক্রিপশন পাশাপাশি আপনার গিক কিওয়ার্ড এগুলো অবশ্যই এখান থেকে নিয়ে নিয়ে সেট করতে হবে তো অবশ্যই আপনি নিজে হাতে একটা লিখে দিবেন সেটা এখানে কেউ সার্চ করে না এরকম কিওয়ার্ড আর ব্যবহার করবে না তাহলে আপনাদের ভিপ আসবে না ভিপ আসবে না দেন সার্চে খুব একটা রেজাল্ট পাবে না তো যারা এগুলো মিসট্যাক করে ফেলছেন বা অন্য অন্য কিওয়ার্ড ব্যবহারগুলো করছেন ওগুলা আশা করি এডিট করে এই সাজেস্টেড যেগুলো পপুলার ট্যাগুলো আছে যেগুলো সব সবথেকে বেশি সার্চ করে সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের গিকের ভিতরে তাহলে খুবই ভালো হবে এবং আপনাদের গিকগুলো র্যাঙ্কিং এ থাকবে এবং র্যাঙ্কিংয়ে দৌড়ে থাকবে নিয়মিত কাজ করলে বা নিয়মিত অ্যাক্টিভ থাকলে তো এখানে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই এইগুলো আপনাকে আপনার গিগ ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করতে হবে ওকে এখানে ধরেন আমি এখানে আরেকটা ধরেন অ্যাড ক্যাম্পেইন ফুল লেখলাম দেখি এখন কি কি সার্চ ট্যাগ আসে আবার কিন্তু অন্য অন্য সার্চ ট্যাগ আসতে পারে আরও কিছু এক্সট্রা সার্চ ট্যাগ কিন্তু এখানে শো হবে দেখেন আরও কিছু এক্সট্রা আসছে চলে আসছে তো এইভাবে আপনি যখন মেন মেন কিছু সার্চ ট্যাগ আছে এখানে আপনি ইউজ করবেন বা ট্রাই করবেন যে বের করে একটা স্কেল শিটে রেখে সেগুলোকে আপনি পরবর্তীতে আপনার গিক অথবা গিকের ডেসক্রিপশনের ভিতরে আপনি প্লেসমেন্ট করার চিন্তাভাবনা করুন অবশ্যই আপনার গিকগুলো ইউনিক হতে হবে এবং আপনি কতটা পারফেক্টলি গিক কিওয়ার্ড প্লেসমেন্ট করছেন ফাইবারের একটা টুলস আছে যেটার মাধ্যমে আপনি গিকগুলো গিকের কিওয়ার্ড কতটা সুন্দরভাবে প্লেসমেন্ট করছেন সেটা বলে দেয় আর কি যদি এরকম কোনো ভিডিও চান যে আমি এটা দেখতে চাচ্ছি তাহলে আমি আশা করি আপনাদের করব এখানে ফাইবারে অনেকগুলো এক্সট্রেকশন আছে এরকম কাজ করে তো আবার এরকম ভিডিও দেখবেন ইউটিউবে অনেকেই বলতেছে আপনি চাইলে দেখে নিতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে না আমার কাছ থেকে আপনি শিখতে চান তাহলে <laughs> অবশ্যই কমেন্ট করেন আমি এটা ট্রাই করব আপনাদের জন্য ওকে তো আশা করি মোটামুটি এই আপডেট সম্পর্কে মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারছি মানে পারছি আপনাদের তো মোটামুটি আশা করা যায় তো আর অনেকে প্রশ্ন করছে যে ফাইবারের আপডেট শেষ হবে কবে এটা যদি আমি বলি আপনাদেরকে ফাইবারের আপডেট যে কয় তারিখে শেষ হয় সেটা বলা যাচ্ছে না সামনে কিন্তু কিসমাস চলে আসতেছে ডিসেম্বরে তো তখন কিন্তু দেখা যাবে যে ফাইবারে এমনিতে অর্ডার কম আসে তখন কিসমাস উপরে যেমন আমরা আজকে তিন চার বছর ধরে কাজ করতেছি তো কিসমাসের আগে থেকে কিন্তু বাইরে কোনো অর্ডারই করে না কেন করে না তারা সারা বছর টাকা জমায় ওই ক্রিসমাসের সময় কিন্তু তারা মানে করেন সবাই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে মানে ওদের একটা মানে তাদের একটা অনুষ্ঠান এটা বলা যেতে পারে আমাদের যেমন ঈদের মতো তাদের কাছে এটা একটা ঈদের মতো একটা মানে করেন অনুষ্ঠান করে তারা বা তারা ওই বছর মানে ওই দিনটা তারা মূলত ওই মাছটা খুবই ভালোভাবে তাদের সময় জমানো টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে ফিরতে এবং এনজয় করতে যায় তো ওই সময় মানে আমাদের অর্ডার খুবই কম থাকে তো এখন বিপ আসতেছে না বাইরে কোর্স বন্ধ করে দিয়েছে টেনশনে কিছু নাই একটু অপেক্ষা করেন হয়তো এক মাস সময় লাগবে কষ্ট হইলেও আরেক মাস অপেক্ষা করেন ফাইবার আপডেটটা শেষ হয়ে যাবে যেহেতু সামনে নতুন বছর চলতেছে নতুন আরও অনেক কিছু হবে নতুন রাজ্যে চলে যাবেন এখানে অর্ডার পাবেন না এরকম না ঠিক আছে আরও ভালো হবে আপনাদের আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখে মোটামুটি অনেক কিছুই শিখতে পারছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ